হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আপনারা দেখলেন ফুয়াদ গেমিং চ্যানেল সাথে আছে আমি ফুয়াদ আজকে আমরা দুজন বাংলার প্রাণী ক্রিয়েটার উপর রিয়াকশন দেবো তারা হচ্ছে একজন রবীন্দ্র নুব আর একজন হচ্ছে gaming with Tala YouTube channel Rabindra নুবের ভিডিও অনেক এগ্রেসিভ এবং অনেক ফানি হয়ে থাকে যেমন রবীন্দ্র নুব এনিমিকে মারা ট্রল করে এনিমি মেরে তাকে ইমোট দেখায় সেগুলো শেয়ার করবো আজকে ভিডিওতে সুন কি করতে পারে আজকে চলেন শুরু করা যাক প্রথমে নেমেছে রবীন্দ্রনুপ দেখা যাক একটা এম পাঁচশো বাইশে কি করে দেখা যাক ও রবীন্দ্রনুপ চলে গেলেন লোহাবিতে দ্বিতীয় ম্যাচ শুরু করে দিল দেখা যাক কি করে রবীন্দ্রনুপ রবীন্দ্রনুপ এনিমি তাকে মারে দে লল ইমোট দেখাচ্ছে ভাই রে ভাই এই ডব্লিউএম শট টুকা একটা টুকা সিধা লবিতে ভাই রে ভাই না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না রে ভাই রবীন্দ্র নুবের তোরে ফানি ক্রিয়েটার ভাই মাইন্ড আমি তো জানতাম গেম উইথ তালে বেস্ট না আজকে দেখছি রবীন্দ্র নুব বেস্ট দেখা যাক wow Nobita noob our vehicles no dekha dekhi mari quick oh shit ya, oh, ke damage dise ওরে বাবা চাদরের বাইরে খুব মাছ চলেন এখন দেখে আসি গেম ওই তালার ভিডিও আমরা যে গেম প্লে করতেছি এটা গেম প্লে কম ভাই টিপস অ্যান্ড ট্রিক দিব বেশি ভাই আপনাদের জন্য এটা হবে একটা উপদেশ ভাই ঠিক আছে তো দেখেন গাইজ আমি এখন নামছি পিকে আর এইখানে দেখতে পাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করেন ভাই কি পরিমানে ইনেমি বাবা গো বাবা আর আমি আসছি স্কোয়ার ভার্সেস ষোলোতে আমি নিচে নামলে আমাকে ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দেবে আর আমি চাইনা যে লবিতে যাব তো এই কারণে আমি সিধা 360 ডিগ্রি এইভাবে ঘুরাই নেব আমার ম্যানটাকে ঘুরাই নেব তাহলে ভাই এটা কি করলেন ভাই আপনি এনিমিকে পটাকসে হেডশট মেরে দিয়েছে তালা ভাই দেখা যাক আর কনফার্ম করে দিয়েছে এখন নোটে নিচ্ছে এখন কিছু তালা ভাই টিপস এন্ড ট্রিক্স শুনুন খেলা দেখতে ভালো লাগে না ওকে যাও যাও শুনে যাও তোমরা লবিতে যাও আমার ভালো লাগে না তোমাদেরকে লবিতে পাঠাইতে তারপর লবিতে পাঠাই লাগে তো গাইস এখন আমরা কি করতে পারি গাইস এখন আমরা এখান থেকে আরো কিছু লুট করতে পারি কারণ ভাই লুট ছাড়া কোনোদিন এনিমি মারা পসিবল না ভাই বিষয়টা বোঝার চেষ্টা করেন না কেন আপনারা তো ভাই আজকে যে টিপস অ্যান্ড ট্রিকটা আছে ওটা হচ্ছে আমাদের ডাবল ভেক্টর নিয়ে ভাই দেখতে পাচ্ছেন আমি এখন ডাবল ভেক্টর নিয়ে নিছি তো ডাবল ভেক্টরের সুইচটাকে অন করে নিই এখন ভাই সুইচটা যখন অন করলাম তখন যারা আমাকে বট বলে ভাই বট থেকে আমি কিন্তু এখন তালা ভাই তো আগে থেকে প্রো বান্দা ভাই তালা ভাই তো আগে থেকে প্রো স্নাইপার বট ভাই তো বেশিরভাগ লোকেরই খারাপ লাগবে আমি জানি তো ভাই সামনে থেকে দুজন আমাকে ডাক দিছে এখানে কি হয়েছে আচ্ছা লবিতে পাঠাতে হবে তোমাদের ওকে ওকে আচ্ছা ভাই সামনে থেকে ওরা আমাকে বলছে যে তালা ভাই একটু দ্রুত আসুন আমাকে লবিতে পাঠিয়ে দিন তবে এখন ভাই কি করতে পারি ওরা যদি নিজেরাই ভাই বলে যে লবিতে যাইতে হবে তাহলে ভাই আমার এখন কিছু করার নেই তো আমি এখন ওদের কাছে যাই আস্তে করে একটু কুশ করে মেরে দিয়ে লবিটা পাঠাই দিই ভাই আমার কিছু করার নেই আমার কিন্তু কোনো দোষ নাই ভাই আমি বলে দিচ্ছি তো এখানে দুইজন ছিল একজন আছে মেয়ে বুঝে একজনই আছে ভাই তুমি কি টিম আপ করতে চাচ্ছ না যাও তুমি লবিতে যাও তোমার ভাই এটাতে হেড ভাই আল্লাহ গো ভাই প্রো প্লেয়ারের নিশানা এগুলো ভাই কি বলবো ভাই মানে সিজন টু প্রো প্লেয়ারে এত কিছু দেখতে পাচ্ছেন কি মজা করে খেলে দুইজন এই মিনিট তারা ভাই খেলার চেক <laughs> তার কথা বলার ধরনটা অনেক আলাদা আপনারা দেখেন সেই পর্যন্ত দেখেন কি হয় কে বেস্ট আর কে গেম আমরা তো বলবো দুজনে এক সমান কেউ কম না কেউ বেশি না দুজনে এক সমান বাংলাদেশে ক্রিয়েটার হিসেবে দুজনে এক সমান হ্যাঁ, হতে পারে আমার সাবস্ক্রাইবার ইয়েতে গেমিং তলা বাগানা বেশি আর রবীন্দ্রনাথ কম হতে পারে তা কোনো সমস্যা না এটা কোনো প্রবলেম না প্রবলেম তো গাইস আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে বাই বাই